সবাই লকডাউনে কাজকর্ম নেই সারাদিন মদ খেয়ে বেড়ায় আর মেয়েদের পেছনে লেগে বেড়ায় গাঁজার গন্ধ এখানে গাঁজা কে ম্যাডাম যে গাঁজা সে কি আর মুখে বলবে আমি গাঁজা খোর চিনে নিতে হয় ঠিক আছে কিনে নিলাম এই পাঁচটা আঙুল কিভাবে ব্যবহার করতে হয় জানো এই পাঁচটা আঙুল দিয়ে কিভাবে হ্যান্ডেল মারতে হয় এসো আমি তোমাকে শিখিয়ে দিই শিখে নিলাম দেখো তো ঠিকঠাক শিখেছি কিনা বাংলা মদ বাংলা মদ যাই একটু ডাক্তার দিকে বাংলা মাল খেলেও ঠিক হয়ে যাবে পারবে না বাংলা মাল গায়ে ফেলে এই না না না না না বাংলা মাল দেখেছি তো এবার এমনি উঠতে পারবে এ আবার কেমন করো না রে বাবা বাংলা খেলেই ঠিক হয়ে যায় মা একটা বিড়ি দাও না চেটে চেটে খাবো জিজু আমাকে একটা বিড়ি দাও না চুষে চুষে খাবো বিড়ি খাবে ওই দেখ ওখানে বিড়ির মুথা পড়ে আছে যা ওটাই তুলে খাগা যাও আমার জন্য বাংলা মাল কিনে নিয়ে এসো লকডাউনে সব মালের দোকান বন্ধ আমি পারব না কি বাংলা মাল আনতে পারবে না গো পর্দা আমার হাত ছেড়ে দাও আমার কিন্তু খুব জোরে পায়খানা পেয়েছে আমি কিন্তু প্যান্টে এবার হেগে ফেলবো তোমার গায়েও ঘু লেগে যাবে কি বললি তুই ইডিয়েট তোর এত বড় স্পর্ধা পামচো আমাকে একটা বিড়িতে বলছি না হলে তোর সব বিড়ি ভেঙে আমি গুড়িয়ে দেব আমার কাছে শুধু একটাই বিড়ি আছে আর যদি তোমার কাছে একটা বিড়ি থাকতো তুমি ওকে আমাকে বিড়ি দিতে তোর বিড়ি মানে তোর বিড়ি কি আমার বিড়ি না না ওই লাল মালটা তুমিও খেতে পারো না হ্যাঁ রোজ রাতে এক গ্লাস করে বাংলা মাল খাবো আর সাথে পুঁটি মাছ ভাজাও খেয়েও কেমন আমি তো আবার বাংলা মাল ছাড়া খাই না যদি পারিস তো আমার জন্য বাজার থেকে একটু বাংলা মাল নিয়ে এসে দে